অবশ্যই ধন্যবাদ জানাতে হচ্ছে এবং লাল সবুজ এ ধরনের বিভিন্ন ক্রিয়েটিভ এবং জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি এই মুক্তিযোদ্ধা এম আলাউদ্দিন ভাই দেওয়া হয় এবং তোমরা জানলে আরো বেশি ব্যথিত হবে এবং অবাক হবে যে এই পৃথিবীতে এমন কোথাও কোনো দেশ সব থেকে ছোট পুরস্কার পেয়েছে সৃজনশীল কাজ সব সময় কঠিন কাজ এটি বদ বাধা কোনো কাজ নয় যে আমার আমি চিঠি লেখা নিয়ে মানে আমরা যখন গিয়েছি আমাদেরকে ঠিকমতো মানে গ্রহণ করে নাই তারপর কোনো বিচার হবে না এবং তোমরা জানো যে আমাদের দেশ মাতৃকার সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার পরিবারের সদস্যবৃন্দ এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের সেই অমর সৈনিকদের তো চিঠির যে ব্যবহার এবং যোগাযোগের অন্যতম মাধ্যম চিঠি এটা আমরা ভুলতে